আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই কোন মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে এবং অনেকেই প্রশ্ন করেন ভাই আমি এই মাদারবোর্ডটি কিনবো তার জন্য কী প্রসেসর নিতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন আজকে দেখাই আপনাদেরকে কী মাদারবোর্ডে কী প্রসেসর সাপোর্ট করে বন্ধুরা যারা প্রথমত মাদারবোর্ডটি শুরু হয়েছিল নাইন ফোর ফাইভ থেকে এখন আমরা সবাই মানে সবাই থার্টি ওয়ান মাদারবোর্ডটা সবাই অ্যাভেলেবেল চিনতে পারি তাই আমি থার্টি ওয়ান থেকে শুরু করতেছি বন্ধুরা থার্টি ওয়ান যে মাদারবোর্ডটা থার্টি ওয়ান মাদারবোর্ডটার মধ্যে আপনার ডুয়েল কোর কোটোরো এবং পেন্টিয়াম বন্ধুরা থার্টি ওয়ান মাদারবোর্ডে ডুয়েল কোর কোটোডো পেন্টিয়াম তিন ধরনের প্রসেসর সাপোর্ট করে এবং থার্টি ওয়ান মাদারবোর্ডে আপনার ডিডিআর টু র্যাম সাপোর্ট করে এবং অনেক থার্টি ওয়ান মাদারবোর্ডে আছে আপনার ডিডিআর থ্রি র্যাম সাপোর্ট করে এখন আপনাদের দেখাবো ফোরটি ওয়ান মাদারবোর্ড হ্যাঁ ফোরটি ওয়ান মাদারবোর্ডে আপনার ডুয়েল কোর এগুলো সাপোর্ট করবে না ফোরটি ওয়ান মাদারবোর্ডে শুধু কোটুডু সাপোর্ট করবে বন্ধুরা ফোর্টি ওয়ান মাদারবোর্ডে কোটুডু সাপোর্ট করবে এখন আমি আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যে জেনারেশনের মধ্যে নিতেন এবং জেনারেশনের মধ্যে আমরা যখন আমরা জেনারেশনের মধ্যে ঢুকি তখন আসে আমাদের ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনের মাদারবোর্ড আমাদের কাছে রয়েছে ফিফটি ফাইভ বন্ধুরা ফিফটি ফাইভ মাদারবোর্ড হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনের মাদারবোর্ড আপনারা জানেন ফিফটি ফাইভের মধ্যে আপনার সাপোর্ট করে I three I five I seven first generation বন্ধুরা ফিফটি ফাইভ মাদারবোর্ডে I three I five I seven first জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে এখন আমি আপনাদের দেখাবো যারা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন খুঁজতেছেন সিক্সটি ওয়ান মাদারবোর্ড বন্ধুরা সিক্সটি ওয়ান মাদারবোর্ডে আমাদের আই থ্রি আই ফাইভ এবং আই সেভেন সেকেন্ড এবং থার্ড জেন প্রসেসর সাপোর্ট করে বন্ধুরা সিক্সটি ওয়ান মাদারবোর্ডে I three I five I seven second generation এবং থার্ড জেনারেশন যে কোনো একটি প্রসেসর লাগাইলে আপনার চলবে যা মানে দোনো জেনারেশনের প্রসেসরই সাপোর্ট করে সিক্সটি ওয়ান মাদারবোর্ডে এবং সিক্সটি ওয়ানের কয়েকটি মডেল আছে আপনাদের দেখা six sixty one sixty seven seventy seven তারপরে সেভেন্টি ফাইভ তারপর আপনার সিক্সটি ফাইভ আপনার কিছু মডেল আছে আপনার সিক্স টু ওয়ান থেকে মানে সিক্স টু ওয়ান থেকে আপনার এইট টু ওয়ানের সিক্স টু ওয়ান থেকে এইটটি ওয়ানের আগ পর্যন্ত যত মডেল রয়েছে সব হচ্ছে সিক্স এবং সব হচ্ছে থার্ড এবং সেকেন্ড জেন সেকেন্ড জেন এবং থার্ড জেন হচ্ছে আপনার সিক্স টু ওয়ান থেকে এইট টু ওয়ানের মধ্যে যে মডেলগুলো থাকবে মাদারবোর্ডে সেগুলো হচ্ছে সেকেন্ড এবং থার্ড জেন তারপর আমরা চলে যাচ্ছি এইট টু ওয়ানে এইট টু ওয়ানের মধ্যে আপনার I three I five I seven four gen four gen এবং ফাইভ জেন সাপোর্ট করে মানে ফোর জেন এবং ফিফ জেন প্রসেসর সাপোর্ট করবে eight two one eight two ওয়ানের মধ্যে আপনার ফোর জেনারেশন এবং ফাইভ জেনারেশন যে প্রসেসরগুলো আছে I three I five I seven সবগুলো সাপোর্ট করবে আপনার এইটটি ওয়ানের মধ্যে কিছু মডেল আছে আপনার দেখাচ্ছি এইটটি ওয়ানের মধ্যে আপনার এইটটি ওয়ান এইটটি ফাইভ এবং এইটটি সেভেন এবং আরও অন্যান্য অনেক মডেল আছে যারা আপনার একশো দশ একশো দশের আগ পর্যন্ত যত মডেল রয়েছে সব হচ্ছে আপনার ফাইভ এবং ফোর এবং ফাইভ জেনারেশন এখন আমরা চলে যাচ্ছি সিক্স জেনারেশন আমাদের কাছে একশো দশের মাদারবোর্ড থাকলে আপনার আই থ্রি আই ফাইভ এবং আই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন এর প্রসেসর ইউজ করতে পারবেন বন্ধুরা যদি একশো দশের মাদারবোর্ড হয় তাহলে I three I five I seven six এবং সেভেন জেনারেশনের মাদারবোর্ড ইউজ করতে পারবেন এখন আপনার আবার একশো দশের মধ্যে আপনার আরও মডেল রয়েছে যেমন একশো দশ দুইশো পঞ্চাশ আরও অন্যান্য অনেক মডেল রয়েছে এর মধ্যে যে কোনো একটি মডেল হলে আপনার সিক্স এবং সেভেন জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলতেছে যে আপনার sixty one forty one fifty five একশো দশ এগুলো আপনার যে কোনো ব্র্যান্ডের মাদাবোর্ড হলেই চলবে এখন যারা আছে আপনাদেরকে এইট এবং নাইন জেনারেশন যারা চাচ্ছেন যে তিনশো দশের মাদাবোর্ড নিতে যেমন I three I five I seven eight এবং নাইন আপনার জন সাপোর্ট করবে আপনার তিনশো দশের মাদাবোর্ডে আপনার I three I five I seven six এবং সরি এইট এবং নাইন জেন প্রসেসর সাপোর্ট করবে আপনার এখানে আপনার তিনশো দশ থেকে আরও অন্যান্য মানে আপনার চারশো দশ পর্যন্ত চারশো দশের আগে যে মডেলগুলো রয়েছে তিনশো দশ থেকে সবগুলো হচ্ছে আপনার এইট এবং নাইন জেনারেশন তোরা চারশো দশ হচ্ছে আপনার I three I five I seven ten generation বন্ধুরা যেহেতু আমাদের এখন এলেভেন জেনারেশন চলতেছে সো বন্ধুরা আজকের ভিডিও এখান এই পর্যন্ত রেখে দিচ্ছি আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা কতটুকু উপকৃত হলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি চান যে আপনার কোন মাদারবোর্ডে কোন র্যাম সাপোর্ট করে সেটা জানার জন্য তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আর আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে